অনার্থ করাতে মহাকার কাটি করে যেতে কাটি কি কাটি বন কাটি তোমার কাটি কি কাটি করে এবং কুণ্ডবন হিরে বন জিরে বন নষ্ট বন বন বন মহান বিক্রি শুভন কাটিয়া নরদাম ব্যবহার করতে পাঁচজনা বন কাটিয়া কল্যাণ খান খান পঙ্কগুরু মহাদেব বেটা দোহানি লাইটে উত্তরণে বিপদ আসেনি বলে যেদিকে বা সেদিকে যাহা সমতা পার হয়ে যায় দোয়ার আছে বেটা সময় প্রশ্ন আছে দোহাই কালীকে দোহাই দোহাই শিবির দোহাই দোহাই চিন্তা বলা দোহাই कराते कराते महाकाल ताति कटे जाति कटे की कटे बन कटे किन कटे के हे जाति कटे गण चंद्रमन हीरा बन जीरा बन नष्ट बन बन बन महादेव त्रिशूल बन कटे जा ভজন ভগবান বেটি ফাঁসজনে বন কাটিয়া করিলাম খান খান তন্ত্রগুরু মহাদেবের বসে দোকান এলায় দেবার বিপদ আসেনি বলে যেদিকে বা সেদিকে যা শাসমতা পার্ক যা দোয়ার আছে কাটা সমাবসমত তোমালা দোহায় করাতে করাতে মহাকাল কাটে টুনা করি রামচন্দ্রবান হীরাবান জিরাবান নষ্টবান বন্ধবান মহাদেবের মা কাটিয়া নজ্জাম বেগম বেটি ফারজানা বাংখাটি কল্যাণ খান খান তন্ত্রগুরু মহাদেবের বটে দোকান জেলায় তবে জননী বিপদা তিনি বলে যেদিকে বান নানা যেদিকে বান সেদিকে দেখা সমস্ত পার হয়ে যায় দুই রাস্তা কাটার সময় বসমুখ হয়েছে দোহাই কালিকে দোহাই দোহাই ছিল দোহাই দোহাই বুদ্ধ মারা দোহাই करते करते महाकरत आति कटी देति कटी की कटि बन कटि दोनों कटि छेड़ी कटि बलि हम तम बलि रामान रामान कुतुम कटि बम बम दुति पादा बन कटि को तम तम तम तो गुरु भगवान ला जो ते पागल है पागल है وهشتنا الدبخ الإمام الشكري كله بيهوت لا إله إلا الله خم الله هجرية بلما مرد كبو طلعت مدرسة من كسام شكو تكين كم بلات مشغولي وفات سابان كتلا جابتو جوجو تيورا لا يقال بكرسكو دوهاي حضر سلام هي بسم الله الرحمن الرحيم لا إله إلا الله سبحانك إني كنت من الظالمين وحسن البصر مما شكيت الله لا اله الا الله محمد رسول الله دريا بلما مدد قدك العظمة رسول ডানে জিবরাইল বাম ইলকা সামনে ইসলাফি পিছনে কুমার ভরত মোস্তফা দলিল জব্বার সারফান কোস্তায় জাফসে যোগে পিবুর আলাই কর বক্রসিকে দোহাই হজরত সালমান খান বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন দিম মরিচ পোড়া দিম মরিচ পোড়া দিম মরিচ পোড়া দিম সুর মোটা তো সুর মোটা তুই মরিচ পোড়া দিম কেন নজামি যাও যাই যাই লাগু আই আমি মরে সরাইবে দিম যাইবে এবে এবে এবে দিম হ্যাঁ এবে দি যাই লাভে ওরে যাই দেখন না দেখি লাথি মারবে দেখি হ্যাঁ হ্যাঁ এখন তো অনেক ফেভার করে লাথি লাথি বাইচ্ছে হ্যাঁ বন্ধুরা বাইচ্ছে দেখো अगोदर গেছে তো आता कोण नाही घ्यायचं आता आम्ही যে এদের ডরা তারপরে যেদিন আমি দিছি আর সোমার কদুর সোমার লাদি গেছে তুই যে হাতে সাপ দিয়ে রেখে উত্তর মনে উত্তর মারে আমার মামাদের সাথে এক লাথি দিচ্ছে Ah. সেনাই দারসলে মোহাম্মদ শিকারি কুল্লুদ বাহি তালাইলা খাইলাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ হিদরিয়া বারমার মাদাত কুদ্দ তালাওয়াত মাতে রাসূল ডানি জিব্রাইল গমের কে সামনে সাথে পিছনে গমের পুরো জলে জবাত স্থাপন করতে যাচ্ছে যোগে বিবুরালাই কর বকরা সিগিয়া দোহায় হযরত সালমান হে বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আরে আরে حسين دخل امام شكر كل المهيك لا اله الا الله محمد رسول الله دريا بلما مدد الله مت رسول الله ذكر البرم کے سامنے سفر পিছনে কুমার ভরত মুস্তফা জলি দেবদাস স্থাপন করতেন গাছটি যদি কুমড়ালে কলকাতা থেকে দোহায় হজরত সালাম হিবিসুল্লাহ রহমান রহিম লাইলা হিল্লা রাসুল মুস্তাকিম নিকুল কুমিলা দরামিন রাসমান বন্ধ জমি বন্ধ ঠাটা বিজলি বন্ধ পিঙ্কনা ভিত্তি বন্ধ মুখ্যম দিনে বন্ধ বার্ধন বার্ধন গীতিরত্ন ফুলবর্তন বরণ বার্ধন মন্ত্র দূরে করিকেন কাহিনী কম দূরে দূরে সার আসমান বন্ধ জমি বন্ধ ঠাটা বিজলি বন্ধ পিঙ্কনা ভিত্তি বন্ধ মক্ষম দিনে বন্ধ বার্ধন বার্ধন গীতিরত্ন ফুলবর্তন বরণ বার্ধন মন্ত্র দূরে করিকেন কাহিনী কম দূরে দূরে নর্দম বেঙ্গল বেটি পতন রাষ্ট্র মুখ্যম সার বন্ধ ঠাটা বিজলি ಬಂದ মুখের ভিতরে ঢুকায় তালা মধ্যে আসল ডাইনি সামনে সকল পিকচার গোপাল ভারত মুখ্যমন্ত্রী ربنا جعلنا جوزا يطيبون عليك وبخسك الضحى خذ الصلاة ونحب بسم الله الرحمن الرحيم لا إله إلا الله سبحانك كنتم من الظالمين وخشان الدفتر وما شكر كل ذلك لا إله إلا الله دريا بلما مدد لأن نبيل بامي كشف نسبي بجان سمر بارك مكتوب وبخسك الضحى خذ الصلاة ونحب بسم الله الرحمن الرحيم لا إله إلا الله سبحانك إني كنت من الظالمين أماني هذا إيه هذا بنا আগুন দিয়ে তো না অল্প আছে অল্পই হবে Thank you. বান্দা ওই যে খোলা থাকলে কোথা না থাকলে কোথা আই বোঝাই कुल कुल कुल विदेशी दल विदेशी कुल किसी भी कहानी जल कुल पत्ते कमी पत्ते मत कभी पत्ते साथ नजम भगवान बेटे नजम भगवान बेटे पादन रस्तम कम साथ জন্ডলে জঙ্গলে বসে কল্যাণে বলে শতকালে রক্ষণ বলে হাসার ভক্ত বুদ্ধ হয় যদি কল্যাণ সোমবার নতুন কি করে বসিয়ে নতুন বিমুখ ব্যক্তি পাদ্যান দেখতেন শিগগির দত্তায় শশী করে কুমলা দোহায় চরণ দত্তা দোহায় জঙ্গলে জঙ্গলে বসে কল্যাণে বলে শতকালে রক্ষণ বলে হাসার বুদ্ধ হয় যদি কল্যাণ সোমবার নতুন কি করে বসিয়ে নতুন বিমুখ ব্যক্তি পাদ্যান দেখতেন শিগগির দত্তায় শশী করে কুমলা দোহায় চরণ দত্তা দোহায় জঙ্গলে জঙ্গলে বসে করে আমি বলে ছোট করে লক্ষণ বলে হাতছাড়া বুদ্ধ বুদ্ধস্ত হার্য বিক করলাম তোমারাম লক্ষণ কি করে বসিয়ে লোকজন লোকজন প্রতি ফাটামি করতাম শিখিয়ে ধরতে সে শিখে তোমরা ভয় সামান্য শব্দ হয় জঙ্গলে জঙ্গলে বসে করে আমি বলে ছোট করে লক্ষণ বলে হাতছাড়া বুদ্ধ বুদ্ধস্ত হার্য বিক করলাম তোমারাম লক্ষণ কি করে বসিয়ে লোকজন লোকজন প্রতি ফাটামি করতাম শিখিয়ে ধরতে সে শিখে কোমলা দোহায় চরণ শব্দ হয় জঙ্গলে জঙ্গলে জঙ্গলে জঙ্গলে বসে কালে ছোট কালে লক্ষণ করতে হয় যদি কইলাম তোমার লক্ষণ কি করে বসে নদী নদী প্রাথমিক শিখিয়ে দরকার সে শিখিয়ে তোমার দোহাই তোমার মশা দোহায় অষ্টম বান্ধব গুরু বান্ধব কাদার বিজয় বান্ধব ত্রিকোণ কৃতি বান্ধব মত্ত মদিনী বান্ধব বাজার বান্ধব বিপর্য ফলবাজার মরম বাজার মন্তর্জয় করিকান কাননি করিকান নন্দন নিগম সজ্জন রাষ্ট্রমুখম সাত করতে করতে মহাকর কাটি করে যেতে কাটি কি কাটি বান কাটি কোন কাটি সেই যে কাটি রামচন্দ্র বান হীরাবান জরাবান নষ্টবান বান্ধবান মহাদেব কাটে নন্দন বেঙ্গল কাটি সজ্জন বান কাটে কল্যাণ চিন্তন কান্তিপুর মহাদেব কাটে জহানলাল জনের বিপদার্থনী ঘটে এটা আছে শরীরের ভিতরে আইডিয়া যা শরীরের ভিতরে আছে শুইলে শুইলে শুইলে এটা কিস খাই বে শুই সালান দিও কিস খাই তুই সালান দিও না হ্যাঁ তুই সালান দিমু এটা আছে শরীরের ভিতরে গরমে যায় না বাইরে একবার লাড়া দিয়ে আবার জিলকি যায় সেটা তুমি বাইরে বাইরে করো না আমি কি জানি চলো 반격수상이길래 알려. 그만해.